প্রিয় বন্ধুরা সবাইকে স্মার্ট আইসিটি সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমাদের নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এম এস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে অটো সাম অটোসাম এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ হিডেন টুলস এই টুলসের মাধ্যমে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের টেবিলগুলোতে গাণিতিক হিসাব নিকাশ করতে পারি যেহেতু এটি একটি হিডেন টুলস তাই অধিকাংশ ব্যবহারকারী জানে না এমএস ওয়ার্ডের অটোসাম কোথায় থাকে আজকে আমরা এ বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করব প্রিয় ভিউয়ার্স আমরা যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করি আমাদের অনেক সময় এমএস ওয়ার্ডে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় এমএস ওয়ার্ডে ডিফল্ট সেটিং অনুযায়ী অটোসাম চিহ্নটি কোথাও দেখতে পাওয়া যায় না যার কারণে গাণিতিক হিসাব করতে গিয়ে আমাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয় এই সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে আমরা কিছু প্রসেস ফলো করে অটো সাম চিহ্নটি এমএস ওয়ার্ডের ডিসপ্লেতে শো করতে পারি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এ বিষয়ে একটি টিপস শেয়ার করব যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে অল করে দেবেন প্রিয় বন্ধুরা আর দেরি না করে আমাদের প্রসেসগুলো শুরু করি আমরা প্রথমে চলে যাব এমএস ওয়ার্ডের ফাইল মেনুতে সেখান থেকে নিচের দিকে মাউসের কার্সেল নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি অপশন নামের একটি সাব মেনু অপশনে ক্লিক করলে কম্পিউটারের ডিসপ্লেতে নতুন একটি উইন্ডো আসবে সেখানে বেশ কিছু সাব মেনু রয়েছে সেখান থেকে কুইক অ্যাসেস টুলবারে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি customs, the quick access toolbar এর popular commands dialog box এর drop down box এ ক্লিক করে আমরা all command select করব এবং নিচের বক্স থেকে sum large option আমরা নিচের দিক থেকে আরো নিচে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাম টুলসটাকে আমরা সিলেক্ট করব এরপর অ্যাড বাটনে ক্লিক করব এবং ওকে দেব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অটোসাম সাইনটি আমাদের ডিসপ্লেতে শো করছে এই অটোসাম সাইনের মাধ্যমে এম এস এক্সেলের ন্যায় এস ওয়ার্ডের মাধ্যমে আমরা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ও ভাগ এর মতো গাণিতিক সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারি আমরা এই অটোসামের মাধ্যমে বা এই টুলসটির ব্যবহার করে প্রথমে একটি যোগ করব মনে করেন আমরা এই তিনটি ঘরের যোগফল এই ঘরটাতে লিখব আমাদের কি করতে হবে প্রথমে অটোসাম সিলেক্ট করে দিতে হবে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই উপরের তিনটি ঘরের যোগ নিচের ঘরটিতে প্রদর্শিত হচ্ছে অনুরূপভাবে আমরা এটাতে ক্লিক এই ঘরটাতে ক্লিক করব এবং অটোসামে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এই তিনটি কলামের যে সংখ্যাগুলো আছে তার যোগফল অটোমেটিক চলে আসছে আমরা এই তিনটিরও যোগফল নামাবো এখানে মাউসের কার্সার রেখে অটোসাম চিহ্নটিকে ক্লিক করে দেব অটোমেটিকই এগুলো নেমে আসছে এবার আমরা পাশে যোগ করব এই বকুল সাহেবের মূল বেতন যাতায়াত ভাতা ও চিকিৎসা ভাতা সর্বমোট কত আমরা এটা এখানে ইন টোটাল করব মাউসের কার্সার রাখলাম অটো সামে ক্লিক করলাম ওকে করিম সাহেবের বেতন মূল বেতন যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা আমরা অটো সাম করব ওকে পলাশ সাহেবের মূল বেতন যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা আমরা অটো সামের মাধ্যমে করব সহজেই একটিমাত্র টুলসের ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে সক্ষম হলাম একটু আগে আমরা যোগ করলাম এবার আমরা যোগের সাথে বিয়োগ করব এজন্য আমাদের কি করতে হবে আমরা অটোসাম অপশনে ক্লিক করতে পারি অথবা উপরের লেআউট মেনুতে ক্লিক করে F F F X formula এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফর্মুলা শো করতেছে যেখানে বাম পাশের সংখ্যাগুলোর যোগফল নামে কিন্তু আমরা এখানে কিছু ক্রিটিক্যাল পদ্ধতিতে এর সমাধান করব আমরা মূল বেতন যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা এই তিনটিকে একত্রে যোগ করব এবং এর সাথে এককালীন জমা টাকাটা বিয়োগ করে বাকি টাকাটা বাকি কত হয় সেটি প্রদর্শিত দেখতে চাই এজন্য আমাদের প্রথমে কি করতে হবে এই যে সাম লিফট লেখাটির থেকে মুছে দেব সমান সমান রাখবো এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট চিহ্নটি দেব এরপর মূল বেতন দশ হাজার পাঁচশত প্লাস তিন হাজার যোগ দুই হাজার ব্র্যাকেট ক্লোজ মাইনাস পঁচিশ শত ওকে হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পলাশ সাহেবের মূল বেতন যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা একত্রে ছিল পনেরো হাজার পাঁচশত টাকা সেখান থেকে উনি পঁচিশশত টাকা এককালীন জমা রাখেন এখন তিনি বেতন উত্তোলন করেন তেরোশত তেরো হাজার টাকা অনুরূপভাবে আমরা বাকি অঙ্কগুলো করব করিম সাহেবের বেতন নামাবো আমরা অটো সাবে যাব যাওয়ার পর এখানে ক্লিক করব তারপরে মাউস রাইট বাটন ক্লিক করে এডিট ফিল্ডে যাব সেখান থেকে ফর্মুলায় ক্লিক করব অটো অ্যাভোভ সাম অংশটা উঠাই দেব ফার্স্ট বন্ধনী দেব মূল বেতন দশ হাজার টাকা যোগ পঁচিশশো টাকা যাতায়াত ভাতা যোগ আঠারোশো টাকা চিকিৎসা ভাতা ব্র্যাকেট ক্লোজ মাইনাস পঁচিশশো টাকা এককালীন জমা